কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোরে হইতে পারলাম না কেন যে তোর মন She যারা জীবনে ভালোবাসা করেছে তাদের জীবনে প্রচুর কষ্ট তাই না কারণ কষ্ট না করলে কখনোই ভালোবাসা সাকসেসফুল হয় না কারণ এই জীবনে ভালোবাসার এত জোর যে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসা করে যদি না পায় তো নিজের জীবনটা দিতেও কিন্তু দ্বিতীয়বার ভাবে না তাই না এরকম কিন্তু অনেক দেখা যায় এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ হয়ে এই ইন্টারনেটের যুগে তো সব কিছুই এখন দেখা যায় যেগুলো একটুতেই ভাইরাল হয়ে যায় এই জগতে একটু বেশি বেশি তাই বলছে ভালোবেসে সইতে রাজি আমি হাজার যাত না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোরে কইতে আমাদের স্বামীরা নিজে লাটাই আর আমরা হচ্ছে ঘুরি আমাদেরকে যেভাবে উড়াই আমরা সেভাবেই উড়তে থাকি তাই না আমাদের কিন্তু নিজস্ব সুতোটা যে আমাদের হাতে তা কিন্তু নয় আমাদেরকে উড়াচ্ছে আমাদের করার কোনো ক্ষমতাই নেই তাই বলছে নিজে তুই লাটাই হইয়া আমায় বানাস ঘুরি যেমন ঘুরি উড়াস আমায় তেমন করে কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসা